তেলিয়া হচ্ছে যে শালা মায়া ছেলে যাতে আবার শেষ না হয়ে যায় তাইলে আমরা অবিবাহিত থেকে যাব ভাই হ্যাঁ ভাই ভাই তুই আইপিএল খেলা দেখিস হ্যাঁ ভাই দেখি আইপিএল এর কোন টিমের তুই সাপোর্টার ভাই নিউজিল্যান্ড কি অর্ঘে দুটা প্লেয়ার আছে আগে খেলে হেভি গোল দেয় মানলি কেন বে তুমি পড়বে নাকি কিডন্যাপ করার জন্য লোক ভাড়া করব পেঠা পেঠা দেখি সাজু পেঠা তোর বাপের কত দম আছে ওর পাশে আমি আছি আমি এই ভাই দাঁড়িয়ে আছে ভাই ভাই পেটা দেখি আমি টিকটকের রাজা আছে গানে খেলা হবে হবে রে মজা ওই আমি এখন মন্ত্র পড়া শুরু করছি আমি যেটা বলবো সেটা তুই একবার বলবি আর তুই দুবার বলবি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আবে দাঁড়া আবে দাঁড়া আবে দাঁড়া আবে দাঁড়া এখনো শুরুই করিনি এখনো শুরুই করিনি এখনো শুরুই করিনি এখনো শুরুই করিনি football football no no no football football আমি আর কি আমি আর কিছুই বলবো না আমি আর কিছুই বলবো না আবে তোতা আজ আমার দেনা শোধ কর আজ আমার দেনা তোকে শোধ করতে হবে নালে দালিয়ে আসছে একজনাকে সালাকে পিটে ফেলে দিব আবে ভয় কাকে দেখাচ্ছিস বে ভয় কাকে দেখাচ্ছিস মাথাটা নিচে নামিয়ে কথা বল আবে আজ আমার দেনা তোকে শোধ করতেই হবে এ বাবা এই এই এই এই বাবা ওই তাহিরি কি প্রতিদিন থাকবো দিনের বেলা মাবিল করে এই অবস্থা চলতেছে দুনিয়াটার ভিতরে আবার আচ্ছা সোহাগ তুই এদিকে আয় জি স্যার সত্যি কথা বলবি জি স্যার জীবন কি বিড়ি খায় না কো না কো না কো না স্যার থ্যাংক ইউ বন্ধু থ্যাংক ইউ বন্ধু স্যারও গাজা খায়